কিসের পথ বেলের বেলের পথ তারপর হ্যাঁ হ্যাঁ না অন্য যাও কার ঘর কোনটা আগে নাম বলেন আপনার নাম কেন আমার নাম সাদিয়া আপনার নাম আমার নাম সুমায়া আপনার সুয়ানা আপনার নাম শারমিন আপনার নাম কি শিউলি আপনার আব্বুর নাম বলেন আমার আব্বুর নাম জুয়েল আপনার আব্বু নাই আমার আব্বু আছে আমার আব্বুর নাম হুমায়ুন আপনার আব্বুর নাম আমার আব্বু নাই আমার আব্বা নাই কি আমার আব্বার নাম শফিক ও দুঃখিত মাফ করবেন আমার আমার আব্বার নাম সাইফুল সাইফুল

আরে এটাই তো এটাই তো খেলা তো এগুলাই তাই না আপনার কি অবস্থা এখন ভালো আছেন হ্যাঁ গেছিলেন দুই পথ আর কয় পথ আনতে হবে ছয় ঠিক আছে কন্টিনিউ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি আনতে হবে পদ আনতে দিছে তাই না এখন কিসের পদ আনতে হবে জাম্বুরের পদ কোথেকে আনবেন হ্যাঁ ফুলাবানের খেলা দেখি ফুলাবানের পদ আনতে দিছে পদ আনতে দিয়েছে জাম্বুরের পাতা যে কোনো মূল্যকে আনতে হবে আসসালামু আলাইকুম টিউলি দৌড় দিছে অনেক সুন্দর একটা খেলা ফুলাফানের খেলাগুলো আসলে অমায়িক তাই না পথ কি হয় নাই হয় নাই লেবুর কি কয়টা হয়েছে হ্যাঁ, কয়টা হ্যাঁ জাম্বুরা হতো আসলে আরে আনেন আগে আসসালামু আলাইকুম ছোট সময় অনেক খেলছি এগুলা আসলে আমাদের খেলার এরকম সৌভাগ্য হয় নাই তো এই জন্য ওদের খেলাগুলো দেখতেছি কত দূরে যান অনেক দূরে চলে গেছে ওয়ালাইকুম আসসালাম কই যান অনেক দূরে আনতে গেছে আপনার নাম বলেন হুম নাম কন হুম ওই দেখেন ফুলাহনগুলো দূরে অনেক দূরে চলে গেছে ওখান থেকে কদম পাতার ফুল নিয়ে আসবে একজন চোর তাই না সুরে বলছে যে কদম পাতা আনতে হবে এই জন্য ওরা সবাই মিলে দৌড় দিছে ওখানে কদমের পাতা আনার জন্য ওই তো কদমের পাতা নিয়ে দৌড়াচ্ছে একজন একজন করে চারজন খেলতেছে একজন চুর হয়েছে এই তো দৌড়াচ্ছে চলে আসছে একজন দুইজন তিনজন চলে আসছেন তিনজন আয় পড়ছেন আর দুজন তো একজন হ্যাঁ, তাহলে এখানে আপনাদের ভিতরে ধরবো কে ও ধরবো আপনারা চুরি করলে কয়টা আনা হয়েছে সাধ্য হয়েছে এ কোলার পথ দিচ্ছেন এটা তো এখানেই দেখা যা খুঁজে পাইলো কেমনে একটা পথ দিলে ওই গাছের পাতাটা যে গাছের কথা বলবে ওই গাছের পাতাটা ছিঁড়ে আনতে হবে বলেন নিয়ে আসেন ওই যে আইব তো কি হয়েছে আরেকটা নিয়ে আসুন আর কটা আছে কটা আছে আর দুইটা কাছাকাছি দেন তাড়াতাড়ি শেষ করতে হবে ভিডিও আর দুইটা একাশি পাতা কোনটা আবার না জানে একাশি নিয়ে আসেন এই ওই যে ওই যে পথ ওই যে পাতা নিয়ে আসেন জান এইটা একাশি গাছ না আচ্ছা, এই যে এইটা কি গাছ এই যে এই যে ডালপুরে আছে তো এইগুলা গাছে পাতা নেওয়া যাবে না Uy. Sí. Sí. Sí.